আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বয়সের ভার কিন্তু নুয়ে পড়েননি প্রায় পঁচানব্বই বছর বয়স এখনও সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক সব কার্যই করছেন আসলে আমরা এই ভেজালের যুগে দেখা যাচ্ছে ভেজাল খাবার বলেন বা ভুলভাবে বা সঠিক নিয়মে আমরা না চলার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম যেমন অনেক খারাপ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে খুব অল্পতে আমরা রোগ আক্রান্ত হচ্ছি কিন্তু যারা আগেকার দিনের মানুষ বা যারা সঠিক নিয়ম মেনে চলতেন বা সঠিক খাবার বা খাদ্যদ্রব্য তারা গ্রহণ করতেন তারা কিন্তু সবসময় সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু তারা লাভ করেন তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি দর্শক আমাদের সামনে এখানে যিনি সেটে উপস্থিত আছেন তিনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নিয়ে আছেন গত তিন বছর যাব ওনার কোমরে ব্যথা তার আগে নিয়ে সম্পূর্ণ সুস্থ ছিলেন ভালো ছিলেন আসল দর্শক একটু আমাদের আজকের পেশেন্টের সাথে আপনাদের পরিচিত করে দিই এবং কি হয়েছিল ওনার কাছ থেকে আমরা জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি আমার নাম হাজি মুজিবুর রহমান হাজি মুজিবুর রহমান হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রায়পুরা থানা রায়পুরা থানা আচ্ছা আপনার বয়স কত এখন বয়স পঁচানব্বই বেশি হতো কম হতো না পঁচানব্বইয়ের বেশি হবে কম হবে কম হতো আমি এই যে বিশটা দিন না রাস্তা আনছি রাস্তা চালাইছি হুম হুম এইটা এবার আমরা বাড়া বেড়া আচ্ছা আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য হ্যাঁ কি হয়েছিল আপনার কেন জি এখন আমার যে বলে উঠতে পারছি না উঠতে পারছি না আচ্ছা কোমরো ব্যথা করছে হুম হুম পরে কোমরে প্রচন্ড ব্যথা না সহ্য করতে পারতেন কিন্তু উঠলে বসতে পারতেন না হ্যাঁ, বসলে আচ্ছা তার আগে তো আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন মাটিতে বসে নামাজ পড়তে পারতেন হঠাৎ করে দেখছেন এই ব্যথার জন্য আপনি আর মাটিতে বসে নামাজ পড়তে পারছেন না আচ্ছা স্বাভাবিক যে চলাচল বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিকালে ঘুরতে যাওয়া সকালে ঘুরতে যাওয়া এই জিনিসগুলো কিছুটা বন্ধ হয়ে গেল আগের মতো আর ওরকম চলাচল করতে পারেন না আচ্ছা যখন প্রথম এই ব্যথাটা শুরু হলো হ্যাঁ। কি করলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এই আচ্ছা তারা হ্যাঁ। কি বলেছিল তারা ওষুধ দিছে হুম আর আর ওষুধ দিয়ে- ওষুধ খেয়েছেন ওষুধ খেয়ে কোনো কাজ হয়েছিল দেখছেন যে দিন দিন খারাপের যাচ্ছেন আচ্ছা তারপরে এই যে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের কাছে আসলেন স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে আমি আপনার ছেলে খবর দিয়েছে যে খবর বলে হিন্দু হুম হুম হুম হ্যাঁ, স্যারের কাছে চলে আসছে হ্যাঁ। আচ্ছা স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ আছে রাখছে আচ্ছা ভর্তি করে দিয়েছেন এবং এরপরে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এখন আপনি কেমন আছেন ট্রিটমেন্টের পরে আপনি কি হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ, পারছি ঠিক আগে যেরকম উঠতে গেলে আর বসতে পারতেন না বসলে উঠতে পারতেন না সেরকম সমস্যা এখন না না না আলহামদুলিল্লাহ তার মানে এই অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন ঠিক হ্যাঁ। তেমনটাই আছেন যেমনটাই আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ। আপনার অসংখ্য ভাই আছেন বোন আছেন যারা এরকম অসংখ্য মানুষ আছেন যারা এরকম ব্যথায় ভুগতেছে তাদের জন্য কিছু বলবেন ব্যথা আছে হ্যাঁ আমার একটা ভাই আছে একটা ঈদের আপনার ভাইকে নিয়ে আসবেন কেন নিয়ে আসবেন কারণ আপনি এখানে হ্যাঁ। ভালো ট্রিটমেন্ট পেয়েছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ দর্শক বয়সের ভারে নুয়ে পড়েছেন কিন্তু দেখো পঁচানব্বইয়ের অনেক বেশি হবে ওনার বয়স কিন্তু তারপর দেখুন কত স্ট্রং আছেন বসে নামাজ পড়ছেন বাজার করছেন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন সব কাজই করছেন শুধুমাত্র অল্প কয়েকটা দিন ভর্তি ছিলেন আবারও সুস্থ হয়ে উঠেছেন ভালো হয়ে উঠেছেন সব কাজই করতে পারছেন সো চিকিৎসার জন্য বয়স কোনো ব্যাপার না জীবনের যেই স্তরে আপনার ব্যথা হবে বা যে কোনো ধরনের রোগাক্রান্ত হবেন স্ট্রোকজনিত সমস্যা হবে শুধু একটি ফোন কল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটি নাম্বার হতে পারে এই নাম্বারটি আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম